মানে তার আগে আমাদের যে স্বাস্থ্য পরিষদ জেলা পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের সবার উদ্দেশ্যে এক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এক মিনিট সময় আছে সমস্যা অনেক মানুষ কেউ হইচই করবেন না ফলাফল ঘোষণা শুনে যাবেন প্রথমত হচ্ছে আমরা বলছি যে এখানে আজকে তিনটি পদে সরাসরি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই ছাত্র অধিকার পরিষদ একসাথে করেছি প্রায় তিন বছর ধরে কাজে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সংগঠনের বৃহত্তর স্বার্থে ছাত্র নেতৃবৃন্দ ওই ধরনের যোগ্য দক্ষ মেধাবী বিচক্ষণ দূরদর্শী নেতৃত্ব লাগবে যে যারা এই সংগঠনটাকে আমরা যেভাবে প্রতিকূল পরিবেশে লড়াই সংগ্রাম করে টিকিয়ে রেখেছি শিক্ষা প্রতিষ্ঠান তথা ছাত্র তরুণদের কাছে একটা আইকনিক সংগঠন হিসেবে পরিচিত করেছি সেটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সে কারণে আমরা এই তিনটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ফলাফল ঘোষণার পরে আজকে একটা আংশিক কমিটি আমরা ঘোষণা করে দেবো এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত তিনটি পদের নাম ঘোষণা করা হচ্ছে ধন্যবাদ পঁচানব্বই জন তার মধ্যে থেকে ভোট গৃহীত হয়েছে দুশো চল্লিশ জনের ভোট একাশি দশমিক পঁয়ত্রিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোল্লা রহমতুল্লাহ

সাধারণ সম্পাদক পদের ফলাফল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে আরিফুল ইসলাম আদিস সৃষ্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিরুজ্জামান গুরদেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইলেন সভাপতি পদে জয় হয়েছে বিনামিন মোল্লা फायदा जब আপনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছেন আপনার অনুভূতি কি সবাই